বন্ধুরা আমরা দেখব আজকে ইপসন এল একশো তিরিশের একজন ভাই আপনার প্রিন্টারটি আনছে দেখছি হেডফেল খোলা এগুলো খোলা আমরা আগে দেখি প্রিন্টারটি মাদারবোর্ড ঠিক আছে না সম্ভবত মাদারবোর্ড ঠিকঠাকারই কথা হয়তো বা চলুন আমরা একটু দেখি প্রিন্টারটি ঠিক আছে কিনা তো বন্ধুরা এই প্রিন্টারটি কী প্রবলেম আমরা দেখব আপনাদের সামনে সবগুলো একটা একটা করে কাজ করব আপনারা আমাদের সাথে থাকবেন ধৈর্য ধরে তো বন্ধুরা প্রিন্টারটির এই প্রবলেম আছে এখন দেখি এখন কি করা যায় আমরা প্রিন্টারটি খুলি বন্ধুরা এখনও যারা নতুন যারা প্রিন্টার খুলতে পারেন না ইপসন একশো তিরিশ তারা একটু ভালো করে খেয়াল করুন যে প্রিন্টারটি কীভাবে খুলতে হয় প্রিন্টারটি আমরা খুললাম এবার এর ট্রিটমেন্ট দিব আমরা যে কী কী প্রবলেম আছে আমরা আগে হেড কেবলটা লাগাবো দেখেন আপনারা লকটা ভাঙ ভেঙে ফেলেছে আমরা হেডটা তুললাম তুলে আমরা হেডটা একটু দেখে নিই যে আসলে হেডে কোনো প্রবলেম আছে কি না তো বন্ধুরা হেডে কোনো প্রবলেম পাচ্ছি না আমরা এখন হেডটা লাগাই তো বন্ধুরা আমরা এখন হেডটা লাগালাম হেডটা লাগানোর পরে আস্তে আস্তে হেডটা বসাবো না বসলে ভালো করে দেখে নেবেন যে আসলে বসে বসে কিনা নাট দিয়ে ভালো করে টাইট দিব একটা সেন্সার খেলব এটা হেড সেন্সার বলে আমরা কার্টেজগুলো ঠিকভাবে লাগাবেন লাগানোর পরে এই যে হেডের যে বেলটা আপনার আছে যে হেডের যে কেবলটা আছে এটা ঢাকার জন্য একটা সিট আছে এই সিটটাকে ভালোভাবে আটকে দিবেন ভালোভাবে আর এই যে পাইপগুলো আছে এই পাইপগুলো সুন্দর করে লাগাই নেবেন যাতে কোনো প্রকার বাইরে मेरा तो लॉग नहीं हो रहा इसे তো বন্ধুরা এরা তো লগ হয়ে গেল আমার এখন দিয়ে দেখি যে শুকনো আছে আর বন্ধুরা আমরা এখন প্রিন্টারটি প্রসেসিং হচ্ছে দেখি কি করার কি হয় আপনারা সাথে থাকুন বন্ধুরা প্রিন্টার টেটে প্রসেসিং হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরে দেখুন আমাদের ভিডিওটি আর কি বলবো আপনাদের যে এইসব ভিডিওগুলো আপনাদের আপনাদের কাছে আমি পৌঁছে দেওয়ার জন্য আমার অনেক ভালো লাগে আপনারাও আমাকে ভালোবাসেন বলে দেখেন তবে এগুলো অনেক ধৈর্য ধারণ করে দেখতে হয় ভুল ত্রুটি থাকলে সেগুলো আপনারা একটু দেখবেন কারণ মানুষ মাত্রে ভুল হয় বন্ধুরা এবার প্রিন্টারটি রেডি হয়েছে আমরা এটা দিয়ে দেখবো ধরো প্রিন্টটা দেখি প্রিন্টারটির কি অবস্থা আছে প্রিন্টের তো বন্ধুরা প্রিন্টের দিকে আমার কোনো প্রিন্ট আসি নাই ফুল ব্লাঙ্ক পেজ চলুন দেখি আমরা একটু কালি টেনি したなと。 তো বন্ধুরা এবার একটা পেন দেখি আসলে হেডে কালি আসছে আমরা পেন দেখি পেনটি পেনটা তো আমার মতন সেম প্রবলেম বন্ধুরা আমাদের প্রিন্টার ঠিক থেকে আপনার হয়তো বা মাদারবোর্ডের সমস্যা হতে পারে হেডার থেকে কারণ হেড হেড খুলতে গিয়ে অনেক সময় ফিউজ নষ্ট হয়ে যায় তো আমরা একটু ফিউজটা চেক করি যে আসলে ফিউজটা ঠিক আছে কিনা Al dojo. Cuando la moneda te puso, বন্ধুরা এই ফিউজটি নষ্ট হওয়ার কারণে আপনাদের বন্ধুরা আমরা আবার একটু খুলবো এটা যে আসলে এটা হেডের কোনো প্রবলেম হচ্ছে কিনা সম্ভবত ফিউজের সমস্যা নাই যদি ফিউজের সমস্যা হয় তাহলে ফিউজ পাল্লাতে হবে তো বন্ধুরা আমরা একটু হেড বেল্টে কাজ করি অনেক সময় হেড বেলের কারণে হয় এটা Konigen. Hast du gedacht? তো বন্ধুরা আমরা এখন হেডবেলটা চেঞ্জ করি এবার একটা আমরা পাওয়ারটা দিই পাওয়ারটা দেওয়ার পরে একটু আমরা একটা প্রিন্ট করে দেখবো আসলে হেডের কোনো প্রবলেম আছে কি না সেটা হেডবেলের প্রবলেম আছে কি না কিংবা মাদারবোর্ডের প্রবলেম আছে কি না সেটা দেখার জন্য সুন্দর আমরা একটা পেস প্রিন্ট দিয়ে দেখি বন্ধুরা আমরা এখন হেড বেল্ট চেঞ্জ করেছি হেডটাও দেখলাম একটু ভালো আছে এখন আমরা একটু মাদারবোর্ডের দিকে যাই যে মাদারবোর্ডে কি প্রবলেম হতে পারে তো বন্ধুরা আবার একটু ফিউজটি মাপি সম্ভবত ফিউজটা শর্ট হয়ে গেছে যার কারণে এই প্রবলেমটা হচ্ছে ফিউজটা তাহলে আমরা ফিউজটা একটু কাজ করতে হবে আমাদের এখন আপনারা সাথে থাকুন আমরা একটু ফিউজটি কাজ করব তার জন্য তাতাল হাইট দিতে হবে বন্ধুরা আমরা এবার একটু প্রিন্টারের মাদারবোর্ডের দিকে একটু খেয়াল করি প্রিন্টারের মাদারবোর্ডটির ফিউজ কেটে গেছে তাই আমরা একটু ফিউজ অ্যাড করতেছি এটা একটু খেয়াল করুন তো বন্ধুরা আমরা এখন ফিউজটি লাগালাম আর এটা লাগানোর পরে আমরা একটু চেক করি যে আসলে এর সমস্যা আছে কিনা আমরা একটু পাওয়ার দিলে বোঝা যাবে আসলে যে হেডের প্রবলেম আছে কিনা বন্ধুরা হয়তো এবার ঠিক হতে যেতে পারে কারণ মাদারবোর্ডটি গরম হচ্ছে আগে মাদারবোর্ডটি গরম হচ্ছিল না আইসি আপনার যে ফিউজ ছিল ওই ফিউজটার কারণে কারণ ফিউজ যখন আপনার কেটে যায় যখন আপনার মাদারবোর্ডের যে একটা আইসি আছে আপনার এটা হচ্ছে গেন চার চার আট চোদ্দ ঠেঙে একটা আইসি আছে চোদ্দ ঠেঙে আইসিটা আপনার যখন গরম না হয় তখন কিন্তু আপনার মাদারবোর্ডটি সুচ কাটা মনে করবেন আপনারা সব সময় তো বন্ধুরা আবার একটা সিলিন্ডে দেখি সিলিন্ডারটি রেডি হতে হতে দেরি হবে আওয়াজ তো বন্ধুরা চলুন আমরা দেখি এবারে প্রিন্টার দিয়ে অবস্থা হয় একটা প্রিন্ট দিই তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি এখন প্রিন্ট আসছে প্রিন্টারটি ঠিক হয়ে গেছে দেখুন তো বন্ধুরা এই ছিল আপনাদের আজকের নতুন ভিডিও আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অতি সত্ত্বরে আপনারা সাবস্ক্রাইব করে নিন আর নিচে বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা উপভোগ করতে পারেন তো এই পর্যন্ত ছিল আপনাদের ভিডিও আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই